oh, no, no, no, no. Hello দর্শক বন্ধুরা সবাইকে ঈদ মুবারক তো আশা করি সবাই ঈদ ভালোভাবেই কাটাইছেন তাই আপনাদের ঈদ স্পেশাল কিছু অস্থির বাঙালির অস্থির সব ভিডিও সোশ্যাল মিডিয়াতে উলট পালট করে অনেক খোঁজাখুঁজি করার পর আপনাদের হাসানোর জন্য আজকের এই এপিসোড তো বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তবে তার আগে বলে নেই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং নতুন দর্শক হয়ে থাকলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সর্বপ্রথমে বন্ধুদের কথা বলি বন্ধুর পকেটে যখন টাকা থাকে তখন সেই বন্ধুকে সবাই চেনে আর যখন টাকা থাকে না তখন সেই বন্ধুকে কেউ চেনে না তো রমজান মাসে তো আমরা সবাই তারাবির নামাজ পড়েছি কিন্তু এই ভাই দশ টাকার নামাজ পড়ার পর যা অবস্থা হয় <laughs> no, no, no, no. <laughs> বান্ধবী তোর জামাই পাইছি রে ঈদ বইরা আবার ঈদ আমাদের সালামি দেবেন না সালামি নেবা দিতে চকচকা নোট দুইজনে ভাগ করে নিও এই এই এই চাচা না করলে একশো দুইজনে ভাগ করে নিতে ও ও ও ও লো হাইডুডু কমলা তোর বোনেরে দিয়ালা তোর বোন কালা তুইয়ার হালা তুই তুইয়ার হালা তুইয়ার হালা তুই তুইয়ার হালা তুইয়ার হালা তুইয়ার হালা তুইয়ার হালা তুইয়ার হালা তুইয়ার <laughs> no, no, no, no. এই ভাইটি পুলিশের তারা খেয়ে একটি গাড়িতে উঠে পড়ে কিন্তু দুঃখজনক ঘটনা এই ভাইটি যে গাড়িতে উঠেছে আসলে সেই গাড়িটি ছিল পুলিশেরই একেই বলে অতি চালাকের গলায় দড়ি স্যার আমার সাদা মনে আরেকটা প্রশ্ন আছে তোর তো প্রশ্নের আর শেষ নাই কি প্রশ্ন বল স্যার একজন শিক্ষক যদি সবগুলা সাবজেক্ট পড়াতে না পারে তাহলে একজন ছাত্র কি কইরা সবগুলা সাবজেক্ট পড়বে আমার তো মাথাই খেলে না পরিচয় দেওয়ার সময় নাই তোদের বড় ভাইদের জিগা দেলো আর কিরা উড়ে শালা বলবে সো বন্ধুরা আজকের ভিডিওটি বেশি বড় করলাম না এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং নতুন দর্শক হয়ে থাকলে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে